যত দূর যাই যোগ পাশে আছি আমি তোমার আজ নয় কাল হোক কেটে যাবে এই অন্ধকার যত দূর যাই যোগ পাশে আছি আমি আজ নয় কাল হোক কেটে যাবে এই অন্ধকার তুমি অভিমানী হেঁটে যাবে জানি স্বপ্নের সেই মিছিলে থেকে যাব তোমায় আমার মিলে মাঝে মাঝে ছুটে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা মন থাক আড়ালে মাঝে মাঝে ছুটে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথ চেন পাশে আছি যেন আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে থেকে Mm-hmm.